আমরা তিনটে ভাগ করছি একটা কর্মী যেমন আমরা কর্মী মধ্যে তারপরে বিএনপিদের ভাটাভাটি করে এটা কোনো সমর্থন এরপরে লাগলো সমর্থনটা ফিল আপ তারপরে আছে যারা ভোটার একটা গ্রহণ করুন সাথে বন্ধুরা আমার আমাদের সবার দশটায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা করতে পারি না বলে বাদ দিয়ে দেয় আমার কোনো ইয়ে আছে সেক্রেটারি নেই আপনার থানা সভাপতি সিরিজ না দশ টাকার বেশি কিন্তু হবে না এই ফর্মটা তাহের এই ফর্মটা বিষয় আটটি কত কম আশি হাজার ফর্ম পেতে হবে আশি হাজার ফর্মের দাম কত আট লাখ টাকা ঠিক আছে হ্যাঁ এইটা আমরা আবার সেন্ট্রালে কেটে দেবো এবং এই এই ফর্মগুলো এই ফর্মটা এটা হবে এই ফর্মটা আবার এরকম সেন্ট্রালে কাটাই হবে যাবে কেন্দ্রে যাবে ওকে ওকে এনআরও সে এনআরও সে সারাই যাওয়া সে যদি বাংলাদেশের নাগরিক হয় পাগল না হয় বাংলা নাগরিক পারবে এবং পাগল না হয় একটা বিএনপির আমাদের মেট্রিক পরীক্ষার একটা সার্টিফিকেট পাই না পরীক্ষার একটা সার্টিফিকেট একটা সার্টিফিকেট আমি বিএনপি করি